শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং ইনকাম হয়েছে কতজনের আমাকে রেসপন্স করেন একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশজন এগারো জন আচ্ছা এখন যারা যাদের ইনকাম হয়েছে যাদের ইনকাম হয়েছে তাদের একটু কথা বলতে চাই যে যাদের ইনকাম হয়েছে আপনি একটু মাইকটা আনমিট করে বলবেন ভাইয়া আমার হয়েছে আচ্ছা আপনার হয়েছে আপনি কিভাবে ইনকাম করেছেন আপনি কি ওয়ার্কিং কাজ করে ইনকাম করছেন নাকি নন কাজ করে নাই আচ্ছা কোনো কাজ করেন নাই শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এরপর হচ্ছে আপনার ইনকাম হয়েছে আপনার কত ডলার ইনকাম হয়েছে 7 ডলার 7 ডলার ইনকাম হয়েছে আমি আবারো বলতেছি যে 7 ডলার ইনকাম হইতে আপনি কোনো কাজ করেন নাই শুধুমাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তাই না আচ্ছা ঠিক আছে আমরা এটার প্রমাণ দেখতে চাই আপনি যদি আপনার আইডি নংটা আমাদেরকে ওই বলেন আচ্ছা বাকিরা এখন কথা 1156 এগারোশো ছাপ্পান্ন আমরা আইডি নম্বরটা লিখে সার্চ করলাম সার্চ করার পর এগারোশো ছাপ্পান্ন আর এখান থেকে দেখতে পাচ্ছেন আর যে আমার স্টুডেন্ট এটাও দেখতে পাচ্ছেন এটার হচ্ছে এটা হচ্ছে আমার আইডি আইডি কোডটা আছে আমার মাধ্যমে এখানের মধ্যে এসেছে আচ্ছা এরপর একটু নিচের মধ্যে যদি আসি ওই আপুর আইডি নম্বর হচ্ছে এগারোশো ছাপ্পান্ন পার্টনার দেখেন জিরো এরপরে এখান থেকে টিম দেখতে পাচ্ছেন টিমও জিরো দেওয়া আছে কিন্তু তার প্রফিটটা দেখেন সে কিন্তু এখান থেকে সাত ডলার ইনকাম করেছে এরপরে আমার আরো স্টুডেন্ট আছে যেমন হচ্ছে এগারোশো উনত্রিশ কার আইডি নাও একটু রেসপন্স করবেন এগারোশো আচ্ছা, এবং এখানে দেখতে পাচ্ছেন যে জিরো কোনো কাজ করে নাই এবং জিরো কোনো কাজ করে শুধুমাত্র করছে দুই দিন হয়েছে সম্ভবত এবং এখান থেকে ইনকাম হয়েছে সাত হ্যাঁ, হ্যাঁ, এগারোশো তিরিশ এখানে দেখেন এগারোশো তিরিশ হচ্ছে শামীম খান বাইরারির নাম এবং পাটনা জিরো মানে কি কোনো কাজ করে নাই টিম জিরো কোনো কাজ করে নাই এবং এখান থেকে ইনকাম হয়েছে ষাট ডলার আচ্ছা আমি এখন সবারটাই দেওয়া পসিবল জাস্ট একটা উদাহরণ দিলাম আচ্ছা এখানে আমাদের মূল একটা লক্ষ্য থাকবে যে আমরা ছয় মাসের মধ্যে আমাদের অ্যাকাউন্টটাকে এমন পর্যায়ে নিয়ে যাব যেন ছয় মাস পর ঘুমিয়ে থেকেও আমরা মাস শেষে তিরিশ হাজার টাকা সর্বনিম্ন ইনকাম করতে পারি এই লক্ষ্য নিয়ে আমরা এখন থেকে কাজ করা শুরু করব নন ওয়ার্কিং কাজটা হচ্ছে টিমের উপর ডিপেন্ড করবে এবং আমার উপর ডিপেন্ড করবে আপনি কত বেশি ইনকাম করতে পারতেছেন আমার এখান থেকে কিছু রিভিনিউ আমার টিম যতজন ছিল মানে আমার টিম কতজন ছিল আমার পার্টনার যতজন ছিল পার্টনারের কাছে রিভিনিউ ভাগ হয়ে যাবে ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টের মধ্যে ইনকাম হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টের মধ্যে টাকাটা পাঠিয়ে দেয় আপনার রিসাইকেল হবে মানে এখন যদি তাকে দেয় পরবর্তী যখন রিসাইকেল হবে তখন অন্যজনকে দিবে আবার যখন পরবর্তী রিসাইকেল হবে তখন আরেকজনকে দিবে ঠিক আছে তার মানে কি আমার উপর ডিপেন্ড করবে যে যদি যত বেশি আমি ইনকাম করবো তত বেশি আপনারা নন ওয়ার্কিং কাজ করে ইনকাম করতে পারবেন মানে কোনো কাজ করবেন না বাট আপনার আইডিতে ইনকাম হবে দ্বিতীয়টা হচ্ছে টিমের কাজ করতে পারবেন টিম মানে আপনার টিমটা যদি যত বড় হবে যত কাজ করবে তত বেশি আপনার নন ওয়ার্কিং কাজের ক্ষেত্রে ইনকাম আছে আমি যদি আমার আইডির মধ্যে চলে যাই টিমের যদি কথাটা বলি এখানে আমার টিম মেম্বার হচ্ছে আঠাইশ জন এখন এই টিম মেম্বাররা যত বেশি কাজ করবে তত বেশি নন ওয়ার্কিং কাজে আপনার প্রফিটটা আসবে নন ওয়ার্কিং কাজে আরো দুইভাবে ইনকাম হবে দুইটা দুইভাবে কাজ হবে একটা হচ্ছে আপার লাইন আর একটা হচ্ছে ডাউন লাইন আপার লাইনটা কি আপনার আগে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তারা তো ইনকাম করতেছে তাই না সেই সেই ইনকাম থেকে আপনার নন ওয়ার্কিং মানে কোনো কাজ করবেন না তাও আপনার ইনকাম আসবে এরপর হচ্ছে ডাউন লাইন মানে আপনার পরে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদের থেকে কিছু পরিমাণ রিভিনিউ রিসাইক্লিং এর মাধ্যমে আপনার কাছে আপনার অ্যাকাউন্টের মধ্যে যোগ হবে ওই অ্যাকাউন্টের কিন্তু সাথে সাথে আপনার হচ্ছে ডলারটা দিয়ে দিচ্ছে তারা সেখান থেকে আপনি যে কোনো ভাবেই টাকাটা হচ্ছে বিকাশে নিতে পারবেন স্যার এখানে সর্বনিম্ন কত উইথড্র করা যায় না থেকে 1 ডলার মিলে আপনি 1 ডলার উইথড্র করতে পারবেন এখানে অ্যাকাউন্ট তৈরি করতে খরচ হবে বারো ডলার বাংলাদেশি টাকায় চোদ্দোশো টাকা আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদেরকে সরাসরি ফোন দিবেন আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করলে আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন তা হচ্ছে ছয় মাস আমাদের টিমের সাথে কাজ করার সুযোগ পাবেন ছয় মাস আমার থেকে আপনি ফুললি সাপোর্ট পাবেন